আপন বলে ভাবিস যারে সে কি তোরা আপন খোঁজ নিয়ে দেখে রে পাগল করছে কি গোপন আপন বলে জন্য কাঁদিস রে তুই